আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আশা করি অনেক বেশি ভালো রয়েছেন ভিডিওটি শুরু করার আগে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নীরবে সাপোর্ট দিয়ে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সত্যি আপনাদের কৃতজ্ঞতার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না কিন্তু আমি আপনাকে অ্যানসিরিটি দিচ্ছি যে আপনার যদি কোনো কমেন্ট থাকে বিশেষ কোনো ভিডিও তৈরি করার বা কোনো স্পেশাল ভিডিও তৈরি করার সেই ভিডিওটি আমি অবশ্যই তৈরি করে দিব এনি কস্ট অথবা যে কোনো মূল্যে আজকের ভিডিওটা বলতে বলতে গেলেই অনেক কমেন্টের পরে তৈরি করা হয়েছে কেননা আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেলের মধ্যে ইংলিশ এবং বেঙ্গলি ভিডিওগুলো আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে পাবলিশ করার জন্য অনেকেই খুশি হন আমাকে ধন্যবাদ জানান যে ইংলিশ এবং বাংলা ভিডিওগুলো কন্টিনিউ করার জন্য আপনাদের অনুরোধ ফেলেই আমি কিন্তু এগিয়ে যেতে পারবো কেননা আপনারা সবসময় আমাকে সাহস দিয়ে এগিয়ে নিয়ে যাবেন সেটাই প্রত্যাশা করি আজকের ভিডিওটা তাদের জন্য একটি স্পেশাল ভিডিও হতে চলেছে যারা মোটামুটি কোনো রকম স্কিল নেই অথবা যাদের কোনো প্রিভিয়াস দক্ষতা নেই অথবা কোনো রকম এক্সপেরিয়েন্স নেই অথবা ইনভেস্ট করার মতো ক্যাপাবিলিটি নেই তাদের জন্য একটি অসাধারণ ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওটি কেননা এই ভিডিওতে সাথে আমি একটি এমন একটি ট্রাস্টেড অ্যাপস শেয়ার করব যে অ্যাপসটি মধ্যে আপনি মিনিমাম কিছু সময় দিয়ে বিভিন্ন উপায়ে মাইনিং করে ভিডিও দেখে এবং স্পিন করে রেফার করে আরও অনেক উপায়ে কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন এবং এখানে কিন্তু সাইন আপ করে নিলে সাথে সাথে পাচ্ছেন ওয়ান ডলার এবং আপনি যদি রেফার করেন তার এগেনস্টে অবশ্যই পাচ্ছেন আরও ওয়ান ডলার তার মানে এখানে ফ্রি কতগুলো অপশন রয়েছে এঙ্গেজড হওয়ার সাথে সাথে যেগুলো পেয়ে যাবেন সো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন সো ইতিমধ্যে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে thank you so much from the core of my heart so ফিরছে একটু পরেই সাথেই থাকুন রাইট আমি আমার পিসির সাথে আমার মোবাইলটি কানেক্ট করে নিয়েছি একটি সফটওয়্যারের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন পর্দায় এটি কিভাবে করতে হয় সেটি যদি না জানেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই সেটার উপর আলাদা ভিডিও দিব আজকের যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পর্দায় দেখতে দেখতে পাচ্ছেন একটু করে সেটি হচ্ছে এখানে পয়েন্ট জমা আছে আমার এক হাজার পঞ্চাশ পয়েন্ট এবং এখানে জমা রয়েছে one point three eight USD এখানে অ্যাকাউন্ট করেছিলাম আমি গতকাল এবং সাথে সাথে কিন্তু আমি ওয়ান ডলার পেয়েছি আপনি যদি যে কোনো ডিভাইস থেকে বা স্মার্টফোন থেকে অথবা অথবা কম্পিউটার থেকে আপনি এই কাজটি করে নিতে পারবেন এবং শুধুমাত্র একটি ডিভাইস থেকে একবার অ্যাকাউন্ট করবেন আপনাকে এই কথাটি মনে রাখতে হবে তো সো প্রথমে আমি যে কাজটি করতে চাচ্ছি যে সেটি হচ্ছে আপনি সরাসরি গুগল প্লে স্টোরে যাবেন এটি ইনস্টল করে নেওয়ার জন্য অর্থাৎ এই অ্যাপসটি অত্যন্ত ছোট একটি অ্যাপস আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন ক্লিপ ক্ল্যাপস এটি হচ্ছে ক্যাশ ফর লাফিং এটির নাম দিয়েছে এবং এটি হিউজ পরিমাণ কিন্তু জনপ্রিয়তা পেয়েছে এটি আমার মুখের কথা নয় আপনি যদি গুগল প্লে স্টোরে চলে আসেন তাহলে প্রায় এক লক্ষ নয় হাজার ছয়শত উনপঞ্চাশ জন কিন্তু এটিতে ইনভলভ রয়েছে এবং এটির রেটিং দেখতে পাচ্ছেন গতকাল ছিল কিন্তু ফোর পয়েন্ট ওয়ান আজকে কিন্তু ফোর পয়েন্ট টু তো ডে বাই ডে এই অ্যাপসটির যে রেটিং বাড়ছে এটি আর বলার অপেক্ষা রাখে না এই ফাঁকে আরেকটি কথা না বলে নয় সেটি হচ্ছে আমার চ্যানেলের মধ্যে একটি ভিডিও দেওয়া রয়েছে যে কিভাবে আপনি একটি চ্যানেলকে পছন্দ করবেন বা একটি ওয়েবসাইটকে পছন্দ করার জন্য আপনাকে কী কী জানতে হবে সেটি সেই ভিডিওটি অবশ্যই দেখে আসলে অবশ্যই আপনাকে পরবর্তীতে মাথায় হাত দিতে হবে না বা আফসোস করতে হবে না সময় বা টাকা ইনভেস্ট করে সুতরাং আপনি যাচাই বাছাই করে যদি অনলাইনে চলে আসেন তাহলে আপনাকে ঠকতে হবে না দিন শেষে লাভ কিন্তু আপনারই হবে সো গুগল প্লে স্টোরে এসে আপনি জাস্ট এই অ্যাপটি ইনস্টল করে করে নেবেন এটি একটি ছোট্ট অ্যাপস অ্যাপসটি ইনস্টল করে নেওয়ার পর আপনি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনি আপনার ডিসপ্লেতে চলে যাবেন দেখতে পাচ্ছেন যে ক্লিক ল্যাপস অ্যাপসটি শো করছে আইকনটি আমি আইকনটিতে ক্লিক করছি আইকনটিতে ক্লিক করার পরে আমার এটি যেহেতু লগ করা রয়েছে আপনার সরাসরি লগ দেখাবে না আপনাকে যে কাজটি করতে হবে সাইন আপে নিয়ে যাবে সাইন আপ ইন্টারপেজে যাওয়ার পরে আপনি সরাসরি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে অথবা গুগল জিমেইলের মাধ্যমে আপনি সরাসরি এখানে সাইন আপ করে ডেট অফ বার্থ দিয়ে জেন্ডার দিয়ে জাস্ট আপনি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন ফ্রিলি ফ্রি অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে আপনি এখান থেকে বোনাস পাচ্ছেন one dollar that means sign up bonus so sign up bonus নেওয়ার জন্য আপনাকে আলাদা কোনো কাটাকাটনি করতে হবে না সাইন আপ করে নেওয়ার পর আপনি যখন লগ ইন করবেন এই ধরনের অনেকগুলো হিউজ পরিমাণ ভিডিও দেখতে পাবেন এই ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন এখান থেকে কী কী উপায়ে আর্নিং জেনারেট করা যায় বা কীভাবে কাজ করা যায় স্টেপ বাই স্টেপ আপনি অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখবেন পুরো দেখলেই আপনি বুঝতে পারবেন কোনো রকম স্কিপ করলে বা কেটে কেটে বা টেনে টেনে দেখলে আপনি বুঝতে পারবেন না পরবর্তীতে আপনি নেগেটিভ আমাকে কমেন্ট করবেন এবং যার পরিপ্রেক্ষিতে আপনার মাঝে আমার মাঝে একটা দেওয়াল তৈরি হবে সুতরাং আপনি আমার কাছ থেকে বিচ্ছিন্ন হবেন আপনার কাছ থেকে আমি বিচ্ছিন্ন হব সুতরাং এই কাজটি না করে আপনি যে কোনো ভিডিও ফুল দেখবেন আর যদি ভিডিও দেখার মানসিকতা না থাকে তাহলে অবশ্যই আপনার সময়ের মূল্যায়ন রয়েছে আপনি অবশ্যই স্কিপ করে চলে যান আপনি যদি অনলাইনে সত্যি আর্নিং জেনারেট করতে চান তাহলে অবশ্যই যে কোনো ভিডিও আপনি ফুললি দেখবেন দেখার পরে সেই ভিডিওটি দেখার পর আপনি কাজ শুরু করবেন ততই আপনি ইনকাম জেনারেট করতে পারবেন খুব সহজেই এখানে দেখতে পাচ্ছেন একটি ভিডিও রানিং হচ্ছে এভাবে অনেকগুলো ভিডিও কিন্তু এখানে রয়েছে আপনি অ্যাজ ইউ রুইস যেখান থেকে যে ভিডিওগুলো আপনার পছন্দ হয় সেই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ আপনি দেখতে পাবেন ভিডিওগুলো যে কাউন্ট হচ্ছে সেটি দেখবেন কিভাবে এখানে যে টাইম কিন্তু কাউন্ট হচ্ছে যে সামনের দিকে হলুদ রেখাটি কিন্তু অগ্রসর হচ্ছে অর্থাৎ এখানে যে একটি ভিডিও রানিং ছিল এই যে এই ভিডিওটি আমি কিছুক্ষণ আগে দেখেছি এটি রানিং ছিল সেটি শো করছে এটি হলুদ রেখার মাধ্যমে এটি যখন ফুলফিল হয়ে যাবে তখন আপনার এই এই জায়গায় যে হলুদ এখানে অপশন দেখতে পাচ্ছেন এখানে আমার আমার এখন এক হাজার পঞ্চাশ পয়েন্ট রয়েছে এবং এই পয়েন্টটা আস্তে আস্তে ইনক্রিজ হতে থাকবে দ্যাট মিনস ভিডিও দেখার মাধ্যমে আপনি এখান থেকে প্রতিদিনই কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন সো এটি গেল ভিডিও দেখার মাধ্যমে ইনকাম জেনারেট করা কোনায় দেখতে পাচ্ছেন এখানে ভিডিওস লেখা রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন রিওয়ার্ডস এরপরে ডট মি এই তিনটি অপশনের কী কাজ সেটি আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব আশা করি সাথে থাকবেন ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত সো এক নম্বরে কনফার্ম হয়ে নিলেন যে আপনি এখান থেকে ভিডিও দেখে নিজের পছন্দ মতো হিউজ পরিমাণ ভিডিও দেখে হিউজ পরিমাণ পয়েন্ট কালেকশন করতে পারবেন সেই পয়েন্টগুলোকে ডলারে কনভার্ট করে নিতে পারবেন ডলারের থেকে সরাসরি বিডিটে তার মানে বাংলাদেশি টাকায় কনভার্ট করে নিতে পারবেন খুব সহজেই এক নম্বরে গেল ভিডিও এই যে ভিডিও যে কাউন্ট হচ্ছে সেটি এখানে দেখাচ্ছে এবার আমি মধ্যখানে যেটি অপশন দেখতে পাচ্ছেন রিওয়ার্ড রিওয়ার্ডে যদি আমি ক্লিক করি তাহলে এই অপশনগুলো আপনার সামনে হাজির হবে এখানে প্রথম যে কাজটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনি স্পিন করে স্পিন মানে শাখা ঘুরো বাক্যের শাখা ঘুরিয়ে ঘুরিয়ে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন এবং এখানে ফ্রিতে ক্লিক করলে আপনি কতগুলো বক্স পাবেন বক্সে ক্লিক করলে আপনি কতগুলো পয়েন্ট পাবেন পয়েন্টের এগেনস্টে আপনি ইউএসডি কালেক্ট করতে পারবেন এবং আরেকটি কথা না বললে না এখানে টেন ডলার হলে আপনি অর্থাৎ টেন ইউএসডি হলে আপনি এখান থেকে উইড্রো দিতে পারবেন এবং ওপেনে ওপেনে যদি ক্লিক করেন এখান থেকে কিছু পয়েন্ট পাবেন এখানেও কিছু পয়েন্ট পাওয়ার অপশন রয়েছে সো আমি প্রথমে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে স্পিন স্পিনে যদি আমি ক্লিক করি জাস্ট আপনার সামনে এই ধরনের ইন্টারফেস হাজির হবে কোনায় দেখতে পাচ্ছেন লাকি স্পিন লাকি স্পিনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে স্পিন হচ্ছে স্পিন হওয়ার পরিপ্রেক্ষিতে আপনি এখান থেকে একটি শব্দ শুনতে পাচ্ছেন যে শব্দটা এই যে স্পিনে ক্লিক করবেন স্পিনে ক্লিক করার পরে আপনার সামনে আবার চলে আসবে আরেকটি অপশন এভাবে আপনি আপনার অবশ্যই এখান থেকে কংগ্রাচুলেশন জানিয়েছে you got fifty from the lucky spin কনফার্মে ক্লিক করবেন এখানে অনেকগুলো স্পিন কিন্তু আমার কিছুক্ষণ আগে এক ছিল এবার কিন্তু এগারোশো হয়েছে স্পিন করার মাধ্যমে সুতরাং আপনি এখান থেকে এই স্পিনটা আপনার বন্ধুবান্ধবের কাছে অর্থাৎ শেয়ার ফেসবুকের মাধ্যমে শেয়ার করতে পারেন অথবা শেয়ারের থাকলে সেখানেও আপনি শেয়ার করতে পারবেন মেসেঞ্জারে শেয়ার করে করে আর্নিং জেনারেট করতে পারবেন অনেকগুলো পয়েন্ট এক কথায় বলা যায় যে স্পিন করে এখান থেকে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন অনেকগুলো সো আপনি শেয়ার করে করে অবশ্যই আরও বেশি আর্নিং জেনারেট করতে পারবেন স্পিন করে আমি এবার একটু ব্যাকে চলে আসছি ব্যাকে আসার পরে আবার যদি ওয়েবসাইট অ্যাপসটিতে প্রবেশ করি তাহলে নেক্সট যেটি স্টেপ সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব জাস্ট আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখতে হবে জাস্ট আপনাকে সময় দিতে হবে সময় দিলে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন খুব সহজেই অলরাইট পর্দার মধ্যে চলে এসেছি আমি প্রথমেই দেখালাম ভিডিও এরপরে রিওয়ার্ড দেখালাম এবার আমি মিতে ক্লিক করছি এই যে কোনায় মি দেখতে পাচ্ছেন মিতে ক্লিক করছি মিতে ক্লিক করার পরে এখানে একটি কোড দেখতে পাচ্ছেন এই কোডটা হচ্ছে আমার রেফার কোড আপনি চাইলে আপনার এর মধ্যে এই কোডটি ইউজ করতে পারেন সো আরো বেশি ইনকাম জেনারেট করতে পারে ইনকাম করার জন্য আপনি যদি নোটিফিকেশনে ক্লিক করেন তাহলে এখান থেকে ক্ল্যাব টিমে ক্লিক করবেন ক্ল্যাব টিমে ক্লিক করার পরে ইনভাইট নাও আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে নিতে পারবেন এই এখানে কিছু ইনস্ট্রাকশন লেখা রয়েছে আপনি ইনস্ট্রাকশন গুলো একটু পড়বেন ইনস্ট্রাকশন গুলো পড়ার পরে আপনি অবশ্যই এখান থেকে খুব সহজেই এখানে যে কতগুলো ডায়মন্ড সেস্ট দেওয়া রয়েছে এবং এক্সট্রা কিছু ডায়মন্ড স্যাশ দেওয়া রয়েছে এগুলো আপনি ক্লেম করতে পারবেন সো এখানে মোর দেখতে পাচ্ছেন মোর অপশনে আমি একটু ক্লিক করি মোর অপশনে ক্লিক করার পরে আপনি আরেকটি কাজ করতে পারেন যে এখানে কপি টু ক্লিপ বোর্ড যেটি দেখতে পাচ্ছেন কপি টু ক্লিপ বোর্ডে ক্লিক করবেন কপি টু ক্লিক বোর্ডে ক্লিক করার পরে আপনি সরাসরি চলে যাবেন নেট একটু ডিস্টার্ব করছে এজন্য দেখাচ্ছে না অর্থাৎ কপি টু ক্লিপ বোর্ডে আপনার যে রেফার কোডটি রয়েছে সেই রেফার কোডটি আপনি অবশ্যই ক্রমে গেলে অর্থাৎ আপনি মোবাইলে কাজ অথবা কম্পিউটার কাজ করুন কোনো সমস্যা নেই আপনি ক্লিপবোর্ড থেকে কপি করে সরাসরি চলে যাবেন ক্রমে নেট ডিস্টার্ব করছে এই জন্য আমি একটু দেখাতে পারছি না সুতরাং আপনি সরাসরি ক্রমে যাওয়ার পরে সেই কপিটা কপি করা কোডটি পেস্ট করবেন পেস্ট করার পরিপ্রেক্ষিতে আপনি সেটি শেয়ার করে এখান থেকে হিউজ পরিমাণ পয়েন্ট হিউজ পরিমাণ পয়েন্ট আপনি আর্নিং জেনারেট করতে পারবেন এইবার চলে আসা যাক আসল কাজে অর্থাৎ ব্যালেন্স অনেকেই আপনারা ব্যালেন্সের জন্য প্রশ্ন করেন আমি শুরুতেই বলেছি যে এই ওয়েবসাইটটিতে সাইন আপ করার পর ওয়ান ডলার পাবেন এরপরে এরপর পরে আপনি এখানে টেন ডলার হলে এখানে উইড্রো দিতে পারেন সো উইড্রো দেওয়ার জন্য আপনি এখানে আমার দেখতে পাচ্ছেন one point three eight USD এটি ব্যালেন্স ব্যালেন্সে আপনি ক্লিক করবেন ব্যালেন্সে ক্লিক করার পর আপনি এখানে কিছু অপশন দেখতে পাবেন এখানে আপনি মিনিমাম টেন ডলার হলে উইড্রো করে নিতে পারবেন পেপলে পেপলের ব্যাপারে একটু কথা বলি সেটি হচ্ছে আমি আমার চ্যানেলের মধ্যে কিভাবে বাংলাদেশে বসে পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে হয় ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট সেটি আপনি দেখে ফেললে অথবা আপনি ভিডিওটি দেখলে কিভাবে পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটি অবশ্যই আপনি তৈরি করে নিতে পারবেন এবং পেপলে মাধ্যমে আপনি এখান থেকে যে পয়েন্টগুলো পাবেন অর্থাৎ ডলারগুলো পাবেন সেই ডলারগুলো আপনি পেপলের মাধ্যমে কনভার্ট করে নিয়ে সেই টাকাগুলো অবশ্যই অথবা ডলারগুলো বিভিন্ন জায়গায় অথবা ফেসবুক গ্রুপ রয়েছে অথবা আপনি আমাকে বললে আমি আপনাকে হেল্প করব কিভাবে পেপল এর মধ্যে জমা হওয়া ডলারগুলো আপনি সেল করে দিতে পারবেন খুব সহজেই এটি আপনি করে নিতে পারবেন সো এখানে টেন ডলার হলে আপনি ট্রান্সফার দিতে পারবেন যেহেতু আমার ওয়ান পয়েন্ট থ্রি ডলার রয়েছে সুতরাং আমি আপাতত পে আউট দিতে পারছি না এখানে টেন ডলার কিন্তু আমার নিশ্চিত হতে হবে সো এখানে আমার পয়েন্ট দেখাচ্ছে এক হাজার এগারোশো এবং এটি যদি ইউএসডিতে কনভার্ট হয় এখানে কনভার্ট সহ সহ লেখা আছে zero point zero one USD এবং এটি বাংলাদেশি টাকায় হচ্ছে তিরানব্বই টাকা উইদাউট ইনভেস্টমেন্ট অর্থাৎ কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই আমি এখান থেকে তিরানব্বই টাকার মতো আর্নিং জেনারেট করে ফেলেছি সুতরাং টেন ডলার হলে আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন আরেকটি সুখবর হচ্ছে আপনি চাইলে সেই পয়েন্টগুলো এখানে কিন্তু আপনি জমা করে করে বিভিন্ন ধরনের অনেকগুলো গিফট কিন্তু এখানে কিনে ফেলতে পারেন যেমন এখানে রয়েছে এই এটি যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে এই ডলারটি খরচ করতে হবে তার মানে জিরো পয়েন্ট ওয়ান ডলার এটি হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট এবং টেন সিলভার সেস্ট যদি আপনি পেতে চান তাহলে আপনাকে চার হাজার পয়েন্ট দিয়ে এটি কিনে নিতে হবে এবং টেন গোল্ড সেস্ট যদি আপনি কিনতে চান তাহলে অবশ্যই দশ হাজার পয়েন্ট আপনি এখান থেকে ইনভেস্ট করে নিতে পারবেন এক কথায় বলা যায় পয়েন্টগুলো আপনি এখান থেকে ইনভেস্ট করে করে আরো বেশি পয়েন্ট বাড়াতে পারবেন পরবর্তীতে পয়েন্টগুলোকে আপনি চাইলে ইউএসডি এবং ইউএসডি থেকে টাকাতে কনভার্ট করে নিতে পারবেন আমি একটু ব্যাকে যাচ্ছি ব্যাকে যাওয়ার পরে এবার একটু পয়েন্টে ক্লিক করি পয়েন্টে ক্লিক করার পরে আমি এখানে প্রায় এগারোশো পয়েন্ট পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই পয়েন্টে ক্লিক করলে আপনি সরাসরি ওয়ালেটে চলে আসবেন ওয়ালেট থেকে আপনি আপনার যাবতীয় ব্যালেন্স গুলো সেভ করে নিতে পারবেন এখান থেকে ভিডিও অনেক অনেকগুলো ভিডিও দেখে দেখে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন এবং আরেকটি অপশন দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আপনি রিডিমে ক্লিক করবেন রিডিমে ক্লিক করার পর এখানে একটি কোড সাইবে enter the reward code below to রিডিমে প্রাইস আমি যে কোডটি দেখিয়েছি অর্থাৎ মেতে ক্লিক করে সে কোডটি এখানে যদি আপনি সাবমিট করেন তাহলে অবশ্যই আপনি একটি পয়েন্ট পাবেন আমি একটু পয়েন্ট পাবো আশা করি সেই কাজটি খুব সহজে করে নিয়ে এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন সো এক কথায় বলা যায় এই ক্লিপলেক্স একটি অসাধারণ অ্যাপস যে অ্যাপসটি আপনাকে বিনামূল্যে বা ফ্রিতে দশ ডলার মিনিমাম ইনকাম করার সুযোগ দিচ্ছে এবং পাশাপাশি গে ভিডিও দেখা মাইনিং করা স্পিন করা রেফার করা এবং বিভিন্ন কাজ করে আপনি এখান থেকে খুব সহজেই আর্নিং জেনারেট করতে পারবেন সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আমি একটু এটা এক নজর দেখে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই আপনি এটির লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে সাথে সাথে আপনি সাইন আপ করে নিতে পারবেন আপনি প্রয়োজনীয় গুলো দিয়ে এর পাশাপাশি আপনি এখানে ভিডিও দেখে তারপর আপনি রিওয়ার্ডে করলে বিভিন্ন ধরনের স্পিন করে করে আর্নিং জেনারেট করতে পারবেন এবং মিথে ক্লিক করলে আপনি একটি কোড পাই কোড পেয়ে যাবেন এবং সেটি রিডিম করলে আপনি এখানে আরো বেশি কোড পেয়ে যাবেন এবং রেফার করে করে আর্নিং জেনারেট করতে পারবেন তাহলে দশ ডলার না হওয়া পর্যন্ত আপনাকে একদিন বা দুই দিন কাজ করলে কিন্তু হয়ে যাবে ভিডিও দেখে দেখে দেখে সো আশা করি আমি অনুরোধ জানাবো যেহেতু আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভিডিওটি তৈরি করা হয়েছে সুতরাং আপনারা সবাই এই ক্লিক ল্যাপসের মধ্যে কাজ করে ঘরে বসেই সময় নষ্ট না করে আর্নিং জেনারেট করেন এবং পাশাপাশি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন এবং ভিডিও তৈরি করতে অনেক বেশি কিন্তু কষ্ট হয় আমি আপনাদের অনুরোধ জানাবো ভিডিওটি খারাপ লাগলে অবশ্যই কেন খারাপ লেগেছে সেটি মন্তব্য মন্তব্য করবেন কমেন্ট বক্স আপনার জন্য সবসময় খোলা রয়েছে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন সাবস্ক্রাইব তো মাস্ট এবং পাশাপাশি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার একটি শেয়ার পেলে আমার আরও বেশি ভিডিও তৈরি করার উৎসাহ বেড়ে যাবে এবং আপনারাই হচ্ছেন আমার অক্সিজেনের মতো এবং পাশাপাশি আপনাদেরকে অনুরোধ জানাবো কোনো রকম যদি সাজেশন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকবেন পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় চাইছি আল্লাহ হাফেজ